কখন গ্রহণযোগ্য হয় কখন অগ্রহণযোগ্য হয় এ প্রসঙ্গে তো যাই হোক একদম সূচনা থেকে আলোচনা করি সংক্ষিপ্ত পরিসরে আসলে তাদলিস কাকে বলে তাদলিস কি তাদলিসের যদি আবিধানিক অর্থ যদি আমরা নিই তাহলে বা এমনি যদি বোঝানো যায় তাদলিস কি তো এটা খুব সহজে বোঝানো যায় এইভাবে যে কোনো ক্রেতা যখন কোনো মাল বিক্রয় করছে সেই সময় মালের দোষ ত্রুটিকে গোপন করা এটাকে বলা হয় তাদলিস মানে কোনো ক্রেতা যখন মানে যখন কোনো মাল বিক্রি করছে সেই সময়তে তার মালের দোষ ত্রুটিকে গোপন করে বিক্রয় করাটাকে এটাকে বলে তাদলিস আর এটা যে কোনো মহাদ্দিসদের পরিভাষাতে তাদলিস ব্যবহার করা হয় তখন অর্থ অনেকটাই এমন যে কোনো রাবি যখন কোনো হাদিস বর্ণনা করছে সেই সময়তে তার শরৎকে মানে বাহ্যিক দিক থেকে খুব সুন্দর এবং বাহ্যিক দিক থেকে মজবুত করার জন্য এমন কোনো শাইকের নাম ব্যবহার করা যার তার সঙ্গে তার সাক্ষাৎ প্রমাণিত নয় অথবা সর্বক্ষেত্রে যে সাক্ষাৎ প্রমাণিত এমনটি নয় বরং ওই হাদিসটা ওই শাখের কাছ থেকে তিনি শ্রবণ করেনি এটাকে তাদলিস বলা হয় আরও অনেকগুলো ব্যাখ্যা মহাদিসগণ এটা দিয়েছে তবে সার্বিকভাবে এটা হচ্ছে তাদলিসের এটা হচ্ছে একটা সার নির্যাস আসুন এবার আমরা বোঝার চেষ্টা করি কয়েকটি বিষয় যে তাদলিস বিষয়টা কি তো একটা প্রথম কথা বলি যে তাদলিস এটা একটা হাদিসের সনদের মধ্যে একটা ইল্লাত একটা গ্রোপন টুটি এটা বের করা অনেকটাই কঠিন হয়ে যায় অনেক মহাদেশগণ এ বিষয়ে পড়ে তারা কলম ধরেছে এবং মনে রাখবেন যে তাদলিস প্রসঙ্গে তাদলিস যে মুদালিস রাবি প্রসঙ্গে অনেকগুলো গ্রন্থ রচনা করা আছে ইমাম হাজার আসকালানি রহমা থেকে শুরু করে ইমাম আবি হাতেম থেকে শুরু করে অনেকজন এ বিষয়ের পরে তারা স্বতন্ত্র গ্রন্থ রচনা করেছে এবং গোটা হাদিস জগতে যতজন রাবি আছে সর্বপরিচিত মুদালিস রাবি যদি গণনা করতে চাই তো এর সর্বাধিক প্রায় তিনশের কাছাকাছি প্রায় থ্রি হান্ড্রেড মুদালিস রাবিকে পাওয়া যায় তার মধ্যে ইমাম হাজার আসকালানি রহমাল্লাহ তার তাবাক্কাত মুদালিসিনে তিনি একশো বাহান্ন জন মুদালিস রাবিকে নিয়ে এসে তিনি আলোচনা করেছেন ইমাম হাজার আসকালানি রহমাল্লাহ তার তাবাক্কাত মুদালিসিন প্রথম খণ্ড সরি তেরো এবং চোদ্দ পৃষ্ঠায় দেখবেন এবং বিষয়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন তো আমাদের প্রথম যে আলোচনা করা হবে যে তাদ্দিস মুদালিস কি এবং আমি এ বিষয়ে সংজ্ঞাটা আপনাদেরকে সংক্ষিপ্ত হয়ে বলেছি এবং এখানে একটা জরুরি বিষয় মনে রাখতে হবে যে তাদলিস এটা হচ্ছে প্রতারণা প্রথম কথা হচ্ছে তাদলিস এই জিনিসটা হচ্ছে প্রতারণা এটা প্রতারণার সামিল তার জন্য ইয়াহিবনু মাইন রহমহল্লা আল মুতাফা দুশো তেত্রিশ ইজরি তিনি বলেছেন যে মুদাল্লিস মানে তদলিস এটা হচ্ছে মিথ্যার নামান্তর মানে এটা মিথ্যা এখানে প্রতারণা আছে এখানে সন্দেহ আছে এবং প্রতারণা আছে কেননা কোনো সনদকে উচ্চ মর্যাদা দেওয়ার জন্য একটা প্রতারণা করা বা কোনো মানে কোনো গোপন ত্রুটিকে প্রকাশ না করা অথবা এই ধরনের কিছু ব্যবহার করাকে বলা হয় তাদলিস করা আর অবাক হবেন যে তাদলিস কোনো রাবি যদি তাদলিস করে তাকে বলা হয় মুদাল্লিস আর মুদাল্লিস রাবি অর্থ এই নয় যে সে যাইব মুদাল্লিস হওয়ার কারণে কোনো রাবি মারদুদ বাতিল হয় না একজন মুদাল্লিস রাবি সে সেকা গ্রহণযোগ্য ইমাম হুফাজে হাদিস হতে পারে একটা হচ্ছে তার মানে তাদলিস হচ্ছে একটা আলাদা একটা ইল্লাত আলাদা একটা ত্রুটি এটা আলাদা একটা জেরা আর তার সেকা হওয়া তার হুজ্জাত হওয়া ইমাম হওয়া এটা হচ্ছে আলাদা বিষয় একজন মহাদ্দিস বা একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব তার উপরে তাদলিসের অভিযোগ থাকাটা স্বাভাবিক এবং আছে হাজার হাজার আছে আপনারা একটু যারা আসনার মুদালিসন পড়ছেন দেখবেন তো এটা জরুরিভাবে মনে রাখতে হবে যে কোনো একজন গ্রহণযোগ্য একজন ব্যক্তি সে মুদালিস হতে পারে তার সেকাতের উপরে কোনো প্রভাব পড়ে না এবং একজন রাবি যদি মুদালিস তাদলিস করে তাহলে সে যে একদম পুরোই মারদুদ হয়ে যায় এমনটিও নয় কারণ অনেক সময় যখন আমরা তাদিস মুদালিসের আলোচনা করি সেই সময়তে তারা মানে সেই রাবির গ্রহণযোগ্যতার উপরে অনেক বর্ণনা পেশ করছে একটা উদাহরণস্বরূপ বলি যেমন সুফিয়ান সৌরিকে বা হাসান বাসরিকে বা ইব্রাহিম নাকইকে বা সুফের ইবনু ওয়াইনা রহমুল্লাহকে এদেরকে যখন আমরা মুদালিস হিসেবে ঘোষণা করছি এবং সালাবদের কিতাব থেকে দলিল পেশ করছি কিছু কিছু মানুষ ওই রাবিগুলোর কি করছে যে তাদের উপরে যে তাদিল আছে প্রশংসামূলক বাক্য আছে মহাদিসগণ লিখে গেছে ওই তাদিরগুলো নিয়ে আসছে এটা বোঝা উচিত তাদের যে মুদাল্লিসের ওসুলের কাছে তাদের যারা তাদিল এটা মূল বিষয় না তাদের খাস হচ্ছে একটা যারা আছে যেটাকে মানে তাদ্দিস করা তো তাদলিসের কারণে যেমন একজন রাবি হাদিস থেকে মানে মাত্র পরিত্যক্ত হয়ে যায় এমনটি নয় এবং এর জন্য খাস একটা ওসুল আছে আমরা সে বিষয়গুলো আলোচনা করব ইন টোটাল সর্বাধিক আমরা মোটামুটি তিনশের কাছাকাছি মুদালিস রাবিকে মানে মহদিসগণ তারা নিজবাত করেছে যে এরা হচ্ছে মুদালিস রাবি এবং ইমাম হাজার আস্তানি রহমুল্লাহ একশো বাহান্ন জন রাবিকে মুদালিস আখ্যায়িত করে তিনি তাবাক্কাত মুদালিস নিয়ে আলোচনা করেছেন বিস্তারিত এখন একটা জিনিস মনে রাখতে হবে যে মুদালিস রাবি প্রসঙ্গে বা তাদলিস করা প্রসঙ্গে সালাবদের মন্তব্য কি এর মধ্যে মাসিহুর একজন বিখ্যাত একজন ব্যক্তিত্ব ইমাম সুবা রহিমাহুল্লাহ তার একটা কল মজুদ আছে যার তাদিল দ্বিতীয় খণ্ডে তিয়াত্তর পৃষ্ঠায় তিনি মনে করতেন যে তাদ্দিস করার চাইতে মায়ের সঙ্গে জেনা করা এটাই উত্তম মানে তাদ্দিস অপেক্ষা জেনা করা উত্তম মানে এত নিকৃষ্ট একটা কাজ তাদ্দিস কেন এটা গোপন টুটি এটা প্রতারণা করা এটা মানে সনদ নিয়ে প্রতারণা করা এর জন্য তিনি এই জিনিসটা মনে করতেন আবার এটা প্রমাণিত ইমাম সুবা তিনি কখনো কখনো তিনি যারা মুদাল্লিস তাদের কাছে হাদিস গ্রহণ করেছে এই জন্য ইমাম হাজার আসকালাদি রহমাহুল্লাহ সহ আরও কিছু মহাদিসগণ তারা ইমাম সুবার এই কঠোরতাকে কিন্তু অনেক সময়তে মানে প্রতিবাদ করেছে কিন্তু তার কথা হচ্ছে এটা ইমাম সুবার কথা হচ্ছে এটা যে তাদলিস জেনা করার তো এটা খতরনাক কিন্তু তদলিসকারী বা মুদালিস রাবি যদি কোনো তদলিস করে তার সামাদ তাসরি যদি থাকে সেক্ষেত্রে সেটাকে গ্রহণ করা যায় মানে এরকম তার একটা ওসুল ইমাম শাহি রহমাহুল্লাহ তার কথা বলা যায় একশো পঞ্চাশে জন্ম দুশো চারে মৃত্যু তিনি শাফি রহমহুল্লাহ তিনি তার একটা কল মজুদ আছে তিনার নিকটিম শাফি রহমহুল্লাহ এখানে তিনি খুব কঠোরতা অবলম্বন করেছেন এবং তিনের মানহাজটাকে অনেকে গ্রহণ করেছে এবং শাফির মত তাদলিস মুদালিস রাবি প্রসঙ্গে তার দাবি হচ্ছে এটা যে কোনো রাবি যদি জীবনে এক ইমাম শাফি রহমুল্লার মত হচ্ছে যে কোন মুদালিস রাবি জীবনে যদি একবার তাদলিস করে তার সামাত স্মৃতি ছাড়া এটা কখনোই গ্রহণযোগ্য নয় এ বিষয়ে কিতাবুর ইসাল্লাহ প্রথম একশো তিপান্ন পৃষ্ঠায় ইমাম আহমেদ শাকির রহমহল্লা তিনি এ বিষয়টা এটা সমালোচনা করেছেন যে ইমাম শাফির রহমল্লার মত হচ্ছে যে কোনো ব্যক্তি যদি জীবনে একবার তাদলিস করে আর এটা যদি প্রমাণিত হয় তাহলে সেই রাবির শ্যামা তাসরি ছাড়া এটা কখনো কবুলযোগ্য না এটা গ্রহণ করা যাবে না এই রাবির তো তাদলিস এবং মুদালিস প্রসঙ্গে সারাবদের মধ্যে অনেকগুলো মতামত পাওয়া যায় তো সর্বোপরি কয়েকটা মতামত আপনাদেরকে বলি যে কোনো রাবি যদি তাদলিস করে একটা দল তারা বলতে চাইছে যে মুদালিস রাবির হাদিস গ্রহণযোগ্য না তাই সামা প্রমাণিত কেউ থাক অথবা না থাক এটা একটা দল কিন্তু এই দলের কথা সম্পূর্ণ মারদুদ দ্বিতীয় একটা দল মহাদিসগণের একটা দল তারা বলছে যে তাদলিসকারী রাবি যদি সে তাদলিস যদি প্রমাণিত হয় এবং সে যদি তাদলিস করে এবং অন্য কোন সনদে এবং হুবহু একই মতনে যে তার সামার সামা স্ত্রী থাকে সুপ্রিয় শ্রোতা মণ্ডলী মানে সম্ভবত আমার ইমেলকে কেউ হ্যাক করার চেষ্টা করছে মানে এখানে বারবার কোড চাইছে আমার নেটটা তার জন্য মানে কেটে যাচ্ছে লাইনটা কেউ মানে কোড চাইছে এখানে বারবার যে শিলিগুড়ি থেকে বলি শিলিগুড়ি থেকে আমার কেউ আইডিকে হ্যাক করার চেষ্টা করছে আমার মেসেজ আসছে বারবার যে শিলিগুড়ি থেকে আমার কেউ সোশ্যাল মানে আমার ফেসবুক অথবা ইউটিউব অথবা জিমেলকে কেউ হ্যাক করার চেষ্টা করছে কেননা আমার একটা পার্সোনাল সিকিউরিটি দেওয়া আছে তার জন্য আমার কাছে মেসেজটা চলে আসছে যে শিলিগুড়ি থেকে কেউ খোলার চেষ্টা করছে তো যাই হোক মানে পাসপোর্ট অলরেডি চেষ্টা করলো হয়তো লাইনটা কেটে যেতে পারে কেটে গেলে ইনশাল্লাহ আমি লাইনটাকে ঠিক করে আবার পরবর্তী সময় আপনাদের কাছে আসব তারপরে আপনাদেরকে মানে যে বিষয়টা বলতে গিয়ে বারবার বাধা যে মুদালিস রাবি এবং তাদলিসকারীর উপরে একটা উসুল হচ্ছে এটা যে একজন কিছু কিছু মহাদিসদের দাবি যে কোনো রাবি যদি জীবনে একবার তাদলিস করে তার হাদিস গ্রহণযোগ্য না যদি সামাদেও থাকে তবু গ্রহণযোগ্য না এটা সম্পূর্ণ মারদুদ জমহুর মহাদিসগণ এটার বিরোধিতা করেছে এটা পক্ষে আমরা না দ্বিতীয় একটা জামাত আছে মহাদিসের জামাত তারা বলছে যে কোনো মুদালিস রাবি যদি তাদলিস করে আর এটা যদি প্রমাণিত তাদলিস হয় এবং কোনো জায়গায় যদি তার শ্রী না থাকে তাহলে সেটা মারদুদ এবং শ্রী যদি থাকে তাহলে সেটা গ্রহণযোগ্য কবুলযোগ্য যেমন ইমাম শাফির রেমল্লার কলটা আমরা নকল করেছি যেমন শাফির রেমহল্লা তারও এই দাবি যে মুদাল ইসরাবির যদি শ্রী থাকে সেক্ষেত্রে হুজ্জত অন্যথায় হুজ্জত নয় দলিল গ্রহণ করা যাবে না এখন কিছু কিছু মানুষ এখানে আমাদেরকে সাধারণ শ্রোতাদেরকে বলা যেতে পারে যে ব্ল্যাকমেল করছে যে তাদলিস এবং মুদালিস রাবি প্রসঙ্গে ইমাম হাজার আসকালীন রহমহল্লা তিনি কিছু তাবাক্কাত ভাগ করেছেন তিনি পাঁচটা স্তরের কথা ভাগ করেছেন তো এখানে যদি ইমাম হাজার আসকান রহমল্লার কথাগুলো যদি আমরা খুব ভালোভাবে গভীরভাবে পড়ি তাহলে বোঝা যাবে যে ইমাম হাজার আসকান রহমল্লা আসলে কি কথা বলতে চেয়েছেন প্রথম কথা মনে রাখবেন একশো বাহান্ন জন ইমাম হাজার আসকান রহমল্লা মুদাল ইসলামী আলোচনা করেছে এবং পাঁচটা স্তর বিভক্ত করেছে প্রথম তাবাক্কাতে তিনি তেত্রিশ জনকে রেখেছেন দ্বিতীয় তাবাক্কাতে তেত্রিশ জন আছে তৃতীয় তাবাক্কাতে পঞ্চাশ জন আছে চতুর্থ তাবাক্কাতে সম্ভবত বারো জন আছে আর পঞ্চম তাবাক্কাতে আছে চব্বিশ জন in total one fifty two তো ইমাম হাজার আস্তান রহমুল্লার দাবি যে প্রথম স্তরের যারা মুদাল্লিস তারা তাদলিস করেছে এর মধ্যে ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম মালিকও আছে প্রথম মানে ইমাম হাজার আস্তান রহমুল্লার গবেষণা অনুযায়ী যে এই সব মুদাল্লিস রাবি ইমাম বুখারি ইমাম মুসলিম তা হচ্ছে ইমাম মালিক রহমহল্লা এদেরকে তিনি তাদলিসের অভিযোগ এদের উপরে আরোপ করেছে যদিও এটা পরবর্তী কে না এগুলো আসলে তাদলিস গ্রহণযোগ্য না এদের থেকে তাদলিস প্রমাণিত নয় তো এদের তাদলিস শর্ত সাপেক্ষে কোনো শর্ত ব্যতীতই এদের আনা যদি কোনো হাদিস থাকে সেটা গ্রহণযোগ্য দ্বিতীয় তাদলিসের ওপরে সুফিয়ান সাউরি আছে সুফিয়ান ইবনু ওয়াইনা রহমল্লা আছে দ্বিতীয় স্তরে যে সুফিয়ান সাউরিকে রেখেছে এবং ইমাম হাজার আসকান রহমল্লার মানহাজ তার দাবি হচ্ছে এটা যে দ্বিতীয় স্তরে কেউ যদি তদলিস করে তাহলে তার আন আনাটাও গ্রহণযোগ্য হয়ে যাবে তৃতীয় যেটা ইমাম হাজার আসকার রহমল্লা আলোচনা করেছে যারা কম কম তদলিস করতো মানে সরি একটু বেশি তাদলিস করত এদের ক্ষেত্রে সামার জরুরত আছে এবং চতুর্থ যে তাবাক্কাত ভাগ করেছে যারা জাইফ এবং মাজহুল রাবি থেকে তাদলিস করত এদের তাদলিস গ্রহণযোগ্য নয় এবং পাশাপাশি এদের সামার তাশ্রী অবধারিত যতক্ষণ শ্রবণ সাব্যস্ত না হবে ততক্ষণ পর্যন্ত তাদের হাদিস গ্রহণযোগ্য নয় তো আমাদের কথা হচ্ছে এটা যে মুহাদ্দিসগণ বিশেষ করে ইমহাজার আসকানের রহমল্লা যে তাবাক্কাত ভাগ করেছে যে পাঁচটি স্তরে ভাগ করেছে এবং এক দুই তিন চার পাঁচ এবং বিভিন্ন রাবিদেরকে অন্তর্ভুক্ত করেছে প্রথম কথা হচ্ছে যে মুদালিস রাবিদের মানে ইকতলাফ হওয়ার কারণ বা মুদালিস রাবিকে তাবাক্কাতে ভাগ করা এটা নিয়ে ইকতলাফ আছে মহাদ্দিসগণ এটা যারা একটু পড়াশোনা করেছে তারা বুঝতে পারবেন যে ইমাম হাজার আসকাল রহমল্লা যে তাবাক্কাত ভাগ করেছে এটাই যে শিরোধার্য এমনটি নয় বরং ইমাম হাজার আসকাল রহমল্লা কোনো কোনো রাবিকে তিনি দ্বিতীয় স্তরে নিয়ে এসেছেন যে দ্বিতীয় তাবাক্কাতে কিন্তু অন্য অন্য মহাদ্দেশগণ ওই রাবিকে তৃতীয় তাবাক্কাতে রেখেছে মহাদ্দেশগণের মধ্যে তাবাক্কাত নিয়েও ভাগ আছে মানে তাদের মধ্যে ইকতলাফ হয়েছে আমি কয়েকটা উদাহরণ শুধুমাত্র আপনাদেরকে পেশ করব যে তার মধ্যে প্রথম যে সুপিয়ান সাউরি রহমার প্রসঙ্গে আলোচনা হোক যে সুপিয়ান সাউরি রহমল্লাহকে ইমাম হাজার আসকান রহমল্লাহ দ্বিতীয় তবাক্কাতে নিয়ে এসেছে এবং বলছে তারা আনানা ক্ষতিকর নয় তার আনানা ক্ষতিকর নয় এটা হচ্ছে ইমাম হাজার আসকান রহমল্লার দাবি অপরদিকে ইমাম হাকিম নাসাপুরি রহমহল্লা তার দাবি হচ্ছে এটা যে ইমাম সুপিয়ান সাউরি তিনি তৃতীয় তবাক্কাতে মানে তার স্তর হচ্ছে তৃতীয় তার মানে এখানে আপনাকে স্পষ্ট বুঝতে হবে যে ইমাম হাজার বলছে দ্বিতীয় তবাক্কাত আর ইমাম হাকিম তিনি বলছেন যে তৃতীয় তাবাক্কাতের মধ্যে তিনি অন্তর্ভুক্ত আছেন ঠিক এইভাবে হাসান বাস্তির ক্ষেত্রে হয়েছে ইমাম হাজার তাকে দিতেও বলেছে কিন্তু ইমাম হাকিম তিনি তাকে তৃতীয় স্তরের মধ্যে রেখেছে ইমাম আমেশের প্রসঙ্গেতে ইমাম হাজার আসকার রহমল্লা তাকে দ্বিতীয়তে রেখেছে কিন্তু তালকিসুর হাবিরে তার আবার আনানা হাদিস গ্রহণ করেনি তো এইভাবে অসংখ্য মানে রাবিদের কথা বলা যেতে পারে যে ইমাম হাজার আসলাম রহমল্লা তিনি যে তাবাক্কাতের স্থান দিয়েছে অন্য অন্য মহাদ্দিস সেটার পরিপন্থী রায় দিয়েছে তিনি দুই দিয়েছে অপরদিকে তিন দিয়েছে তো তাদলিসের মূল যে দাবি যে কেউ যদি দ্বিতীয় তবাক্কাতের মুদালিস ইসরাবি হয় তার মানে আন আনা এটাও হুজ্জত হয়ে যায় সামাত্তাশ্রী না থাকলেও কিন্তু ইমাম হাজার আসকানি রহমুল্লাহ আলহামদুলিল্লাহ তিনি একটা চমৎকার ওসুল বলে দিয়েছেন চতুর্থ তাবাক্কাতের আলোচনা করতে গিয়ে কোনো রাবি যদি জৈব রাবি থেকে কোনো মুদালিস রাবি যদি জৈব এবং মাজিহুল রাবি থেকে যদি তাদলিস করে তাহলে তার সামাত্তাশ্রী লাগবে তার শ্রবণ সাব্যস্ত হতে হবে নচে তার এই কথা গ্রহণযোগ্য নয় তার হাদিস গ্রহণযোগ্য নয় এখন আমাদের কথা চলছিল সুফিয়ান সাউরি রহমহল্লাকে নিয়ে যে তার মানে তিনি কোন তবাক্কাতের অন্তর্ভুক্ত আমি প্রথমে বলেছি ইমাম হাজার আসকান রহমল্লা তিনি দ্বিতীয়তে উল্লেখ করেছেন এবং পাশাপাশি ইমাম হাকিম তিনি তৃতীয়তে তিনি অন্তর্ভুক্ত করেছেন এটা স্পষ্ট বোঝা যায় এক মিনিট হ্যাঁ তৃতীয়তে উল্লেখ করেছে তো ইমাম হাকামের তাবাক্কাত যদি সুফিয়ান সাউরিকে আমরা মেনে নিই তাহলে ইমাম হাজার রাস্তান রেমহল্লার মত অনুসারেও কিন্তু সুফিয়ান সাউরির তাসরি ছাড়া হাদিস গ্রহণযোগ্য নয় আর ইমাম হাজার আসকানের তাবাক্কাত যদি সুফিয়ান সৌরিদ যে দ্বিতীয়তে আছে তাহলে এখানে ইমাম হাজার আসকানের রহমুল্লার মতে যে তার সামাত্তাশ্রী প্রয়োজন নেই এমনি তার আন আনা হাদিস গ্রহণযোগ্য হয় তবে এখানে একটা পয়েন্ট দেখেন ইমাম হাজার আসকানের চতুর্থ তাবাক্কাতে আলোচনা করতে গিয়ে তিনি বলে দিয়েছেন যে জয়ীব এবং মাজহুল রাবি থেকে যদি কেউ তাদলিস করে তাহলে তার তাদলিসটা গ্রহণযোগ্য না তার সামার তাসরি লাগবে তার সামাতাসি লাগবে এখন প্রশ্ন হচ্ছে যে ইমাম সুপিয়ান সরু রহমল্লা তিনি গ্রহণযোগ্য সেকারাবি কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই কিন্তু তাদলিস এটা মানে আলাদা যারা এটার আমি আগে বলেছি যে কোনো ব্যক্তি যদি বুদালিস হয় তাহলে সে ব্যক্তি যে একদম হাদিস থেকে ফারেক হয়ে গেল মারদুদ হয়ে যায় মাতরুকুন রাবি হয়ে যায় এমনটি নয় মানে তার তাদলিস খণ্ডন করলেই হয়ে যাবে কেন মুদালিস রাবির যদি মুদালিস রাবি মানে যে সে হাদিস জৈব এমনটা নয় কারণ মুদালিস রাবির ওসুল হচ্ছে এটা তার যে সামাত্রী থাকে হাদিস গ্রহণযোগ্য হয় যে সামাত্রী না থাকে হাদিস বর্জনযোগ্য হয় তারপরে ইমাহাজার আজকে মোল্লার শুধু তাবাক্কাত ভাগ করেছে এই তাবাক্কাতের মধ্যে যদি থাকে কখনো গ্রহণযোগ্য কখনো বর্জনযোগ্য তো আমরা এখন দেখতে চাইছি এটা এটা যে ইমাম সুফিয়ান সৌরি রহমহল্লা তিনি তিনি কি মাজহুল বা জৈফ রাবি থেকে তাদলিস করতেন যে জৈফ এবং মাজহুল রাবি থেকে তাদলিস সুফিয়ান সাউরি করে থাকেন তাহলে ইমাম হাজার আসকান রেমল্লার মত অনুসারেও তার সামার তাস্ত্রী লাগবে শ্রবণ সাব্যস্ত হওয়া লাগবে ইমাম জাহাবি রহমহল্লার বিখ্যাত গ্রন্থ আছে মি মিজানুল ইতদাল যদি আমরা খুব ভালোভাবে লক্ষ্য করি রাবি নাম্বার তিন হাজার তিনশো বাইশে তিনি উল্লেখ করেছেন যে সুফিয়ান সাউরি রহমহল্লা তিনি জাইফ রাবি থেকেও তাদলিস করতেন এবং আমি শুধুমাত্র একটা রেফারেন্স দিলাম এরকম অসংখ্য মহাদ্দেশগণ বলেছেন যে সুফিয়ান সাউরি রহমহুল্লাহ তিনি জাইব এবং মাজিহুল রাবি থেকেও তিনি তাদলিস করতেন তো ইমাম জাহাবি রহমল্লার কথা থেকে প্রমাণিত সুপেন্সরি জয়ীব রাবি থেকে তিনি তাদলিস করতেন এবং অন্যান্য মহাদিসগণ বর্ণনা করেছে যে মাজহুল রাবি থেকেও সুপেন সাউরি তাদলিস করতেন আর ইমাম হাজার আসকাদের চতুর্থ তাবাক্কাতে তিনি শর্ত দিয়েছেন মাজহুল এবং জয়ীব রাবি থেকে কেউ যে তাদলিস করে সেটা সামাত তাসরি লাগবে এর জন্য আমরা বলছি সুপেন সৌরি রহেমাহুল্লাহ যখন তিনি মুদাল্লিস এর মধ্যে কোনো সন্দেহ নেই তিনি মুদাল্লিস কোনো সন্দেহ নেই দ্বিমত নেই এখন সুপেন সাউরি রহমল্লা তাবলিস করলে তার হাদিস যে বর্জন হবে এমনটি নয় বরং সুপেন সাউরি রহমল্লা যদি হাদ্দাসানা বা তার সামার তাসরি থাকে তবে গ্রহণযোগ্য তবে আনা আনা হাদিস থাকলে এটা গ্রহণযোগ্য নয় আমাদের দাবি তো এটাই কিন্তু এই কথাটাকে অনেকে না বুঝে বা জানা বোঝার পরেও মানুষকে প্রতারণা দেওয়ার চেষ্টা করছে যখন আমরা সুফিয়ান সাউরির মানে এই কলগুলোকে নিয়ে আসছি এবং বলছি সুফিয়ান সাউরি রহমুল্লাহ এখানে তাদলিস করেছেন এবং তার তাদলিস প্রমাণিত তখন তারা দলিল দিচ্ছে যে সই বুখারিতে তো সুফিয়ান সাউরি আনানা আছে হাসান বাসরির আনানা আছে ইমাম সুফেন ওয়াইনা রহমাল্লাহ উনি মুদাল্লিস ওনার আনানা আছে ইমাম আমাশের আনানা হাদিস আছে ইমাম বুখারি রহমুল্লাহ কেন নিয়ে আসলেন তো ভাই এটা মানে ইলমের সঙ্গে খেয়ানত করা এটা সকলে জানে যে সৈয় বুখারি এবং সই মুসলিমে যতজন মুদাল্লিস রাবি আছে যতজন তাদলিস করেছে আন আনাদি হাদিস বর্ণনা করেছে তার সামাদ তাসরি প্রমাণিত বুখারিতে তিনি আনানা নিয়ে এসেছেন কিন্তু এ সামাদ তাসরি প্রমাণিত ইমাম নবী রহমহল্লা তার স্পষ্ট তিনি দাবিও করেছেন যে ইমাম বুখারি এবং মুসলিম যত জায়গাতে মুদালিস রাবির আনানা দিয়ে হাদিস নিয়ে এসেছে প্রত্যেকটা হাদিসের তার মানে সামাত্রী প্রমাণিত অথবা তার প্রত্যেকটার মোতাবাত আছে তো এটা তো এসুল তো সকলে কমন যে মুদালিস রাবির হাদিস মানে জয়ীপ এমনটা নয় মানে তার সামাদ তাশ্রী থাকলে সহি হয়ে যায় মুদালিস রাবি যদি সেকা হয় গ্রহণযোগ্য হয় তার যে সামাদ তাশ্রী থাকে তবে তার হাদিস গ্রহণযোগ্য হয় অথবা তার যদি মোতাবাদ থাকে তবে অবশ্যই হাদিসটাকে হাসান সহি বলা হয় বা সহি নির্ভরযোগ্য হাদিসের অন্তর্ভুক্ত হয় কিন্তু আমাদের দাবি যে সুফিয়ান সৌরি থেকে হাসান বাস্তির যে কলটা আমরা মুসানিফ নাবি সেবা থেকে দেওয়া হয়েছিল যে অর্থ দিয়ে ফিতরা দেওয়া এবং সুফিয়ান মোল্লা ইল্লা মারাতান ওয়াহেদা যে সুনান আবু দাউদের সাতশো আটচল্লিশ নম্বর হাদিস যে একবার ফলিয়াদিন করার ক্ষেত্রে আমরা এখানে বলছি যে সুফিয়ান সৌরী মোল্লা এখানে তাদলিস করেছে তো এই তাদলিসের যদি খণ্ডন করতে চান তার সামাত তাসরি লাগবে সামাত তাসরি কি আছে জি নেই এর কি মুতাবাত আছে জি নেই তাহলে হাদিস কিভাবে সহি হয় সুফিয়ান সৌরি রহমহুল্লার এখানে সামার তাস্ত্রি দিতে হবে অথবা তার মোতাবাদ পেশ করতে হবে নচে তার আনানা গ্রহণযোগ্য না বোখারি এবং মুসলিমে ইমাম নবী সহ মানে জমহুর মহাদিসদের কল হচ্ছে এটা যে সৈয়দ বুখারি আর সৈয়দ মুসলিমের যতজন মুদালিস রাবি আছে আন আনা হাদিস বর্ণনা করেছে তাদের সামাদ তাসরি অন্য সনদের মতনে প্রমাণিত এবং পাশাপাশি এবং তাদের অনেকগুলো মোতাবাতের কারণেই ইমাম বুখারি ইমাম মুসলিম রহিমহল্লা তাদের এই বুখারি এবং মুসলিমের হাদিসকে গ্রহণ করেছে তো এটা তো বুখারি মুসলিম থেকে তো মানে মহাদিস গান্ধী উসুল তো আলাদা খাস আছে কিন্তু বুখারি মুসলিম বাদ দিয়ে যদি মুদালিস রাবির যদি হাদিস গ্রহণ করতে হয় তার সামাদ তাসরি প্রয়োজন তার স্ত্রী লাগবে অথবা মোতাবাত লাগবে নচেত গ্রহণযোগ্য নয় এই অসুলটাকে নিয়ে অনেকেই মানে বিভ্রান্ত করতে চাইছে যখন আমরা বলছি যে ইমাম সাহরি তিনি মুদালিস উনার সই বুখারি থেকে দলে খুঁজতে লাগছে যে সুফিয়ান সাহরি তাদিস করেছে কি বুখারিতে আরে ভাই এ তো সকলেই জানে এটার জন্য তো মহাদিস মহাকি হওয়ার দরকার নাই মাত্র সামলাতে আনসুপেন সাউরি দিলে তো হাজার হাজার মানে চলে আসবে তো এটা নয় অসুল যেটা পুরে দাঁড়িয়ে কথা বললেই আমাদের সমস্ত সমস্যা সমাধান হয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে এটা যে সুপিয়ান সৌরিকে ইমাম হাজার আজকে রহমল্লা তিনি দ্বিতীয় তাবাক্কাতে রেখেছে তো দ্বিতীয় তাবাক্কাতে তো সামাতাশ্রী প্রয়োজন নেই ইমাম হাজার রহমহল্লার মানহাজ অনুসারে কিন্তু আমরা ইমাম হাজার আজকান রহমহল্লার মানহাজের আমরা দলিল পেশ করেছি যে তিনি বলেছেন মাজহুল এবং যদি জাইপুর আগে থেকে তাদ্দিস করে তার সামাতাশ্রী লাগবে ইমাম হাজার আজকান এক পৃষ্ঠাতে লেখা আছে তাবাকাত মুদালিসিন তেরো চোদ্দ নম্বর পৃষ্ঠায় তিনি লিখে দিয়েছেন তো সুফিয়ান সরি তিনি তো মাজহুল রবি থেকে তাদলিস করেছেন জাইফ রবি থেকে তাদলিস করেছেন তাই তার সমাতাস্ত্রীর প্রয়োজন দুই নম্বর ইমাম হাকিম রাইমহুল্লার তাবাক্কাত অনুসারে ইমাম সুফিয়ান সৌরি রহমাল্লাহ তিনি তৃতীয় তাবাক্কাতে আছে তাই তার অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট তার কি লাগবে তার সামাত্তাশ্রী লাগবে এই জন্য বলছি যে সুফিয়ান সৌরি রহমাল্লাকে নিয়ে ইকতলাপ আছে যে তার তাদলিস মানে আনা কি গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না সামাত্তাশ্রী প্রয়োজন আছে না নেই তো আমাদের তাহাকিক হচ্ছে এটা যদি ইমাম হাজার আস্তানের সঙ্গে ইমাম হাকিম রহমহল্লার এখানে ইকতলাপ হয়েছে তাবাক্কাত ভাগ করতে গিয়ে তাই অবশ্যই তারও সামাত্তাশ্রী লাগবে এবং ইমাম হাজারের যে ওসুল যে মাজহুল এবং জেপ্রাবি থেকে তাদলিস করলে তারও সামাত্তাশ্রী তাসরি প্রয়োজন তার মানে বোঝে যায় যে না সুফেন সরি রহমুল্লাহ সামাদ তাসরি প্রয়োজন আছে আর অনেক সময়তে দেখছি যে আমি সুফেন সরি রহমুল্লাহকে বলেছিলাম যে তিনি মুদাল্লিস রাবি তো অনেকজন দেখছি জানা বোঝার পরেও বোঝে এটা মানে সালাবদের প্রসঙ্গে গুস্তাকি করা সালাবদেরকে অপমান করা যে তাদলিস মুদাল্লিস বলছে সুফেন সরি এত বড় একজন মানে হোফাজে হাদিস একজন ইমামকে এই কথা বলছে ভাই এগুলো ইলমের সঙ্গে খেয়ানত করে কি লাভ এগুলো মানুষকে ব্ল্যাকমেল করে কি লাভ সুপেন সরি রহমাল্লাহকে কি আমি তাদলিস মুদালিস রবি বলছি সালাফরা কেউ বলেনি যে কোনো আসমান মুদালিসের গ্রন্থ উঠালাই তসুফের সবাইকে মশহুর বি তাদলিস পাওয়া যায় যে তিনি তাদলিসে মানে মশহুর প্রসিদ্ধ তাদলিসকারী আমি কয়েকটা দলিল দিই কেননা আমাকে মানে বিপদে ফেলার চেষ্টা করছে আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে মাঝে সামনে সামনে আমাকে রঙিল করার চেষ্টা করছে যে ব্রাদা রাহুল সুফের সাউরি এত বড় মহাদেশকে মুদালিস রাবি বলেছে আরে ভাই আপনি যে কোনো মুদালিস রাবির মানে গ্রন্থ পড়লে সুফের সাউরি রহমুল্লাহকে মশহুর বি তাদলিস বলেছে যে তিনি তাদলিসে প্রসিদ্ধ কয়েকটা দলিল দিই ইমাম হাজার আসকালাদি রহমল্লাহ তা তাকিউ তাহাজিব দু হাজার চারশো পঞ্চান্নতে তিনি মাসুহুর তাদলিস মানে তিনি যে প্রসিদ্ধ এ কথা বলেছেন এক দুই জালাউদ্দিন সুইতি রহমল্লা নয়শো এগারো মৃত্যু তিনিও সুফিয়ান সাউরিকে তাদলিসে প্রসিদ্ধ বলেছে যে তাদলিসে তিনি প্রসিদ্ধ আসমাউল মুদালিসিন রাবি নাম্বার আঠারো ইরাকি রহমহল্লা তিনি সাউরি রহমল্লাকে মুদালিস হিসেবে আখ্যায়িত করেছে মুদালিসিন রাবি নাম্বার একুশ বোরহান উদ্দিন হালাবি রহমহল্লা তিনি সুপেন সাউরি রহমুল্লাহকে মুদালিস হিসেবে আখ্যায়িত করেছে আর তাবেইন রাবি নাম্বার পঁচিশ পাঁচ নম্বর ইবনু তুরুকমুন জিনিস বোঝা যায় যে তুরুকমুনে হানাফির নিকটেও সুফিয়ান সাউরি দ্বিতীয় তাবাক্কাতের নয় বরং তৃতীয় তাবাক্কাতের যে তার নিকট নিকট তাবাক্কাতের হতেন তাহলে তার হাদিসকে জেব বলতেন না এবং তিনি তৃতীয় তাবাক্কাত ধরে নিয়ে সুফিয়ান সাউরিকে জেব বলেছে তার মানে এটা আমাদের দলিলের দিকেই আসে আলহামদুলিল্লাহ চার ইমাম জাহাবি রহমহল্লা মিজানুল ইতেদাল রাবি নম্বর তিন হাজার তিনশো বাইশে সুফিয়ান সাউরিকে তিনি বলেছেন যে তিনি মুদালিস রাবি এবং জয়ীব রাবি থেকে তিনি তাদ্দেশ করতেন সাত নম্বর দলিল বদরুদ্দিন আইনে হানাফি রহমহল্লা উমদাতুল কারি আলা সাহিউল বুকারি হাদিস নম্বর দুশো চোদ্দ কিতাবুত তাহারাতে দেখবেন যে বদরুদ্দিন আইনে হানাফি স্পষ্ট বলেছে যে সুফিয়ান সাউরি তিনি মুদালিস রাবি ছিলেন এবং মুদালিস রাবির তিনি বর্ণনা করেছেন আলহামদুলিল্লাহ যে কোনো রাবি যদি মুদাল্লিস হয় তার আন আনা দিয়ে যদি হাদিস বর্ণনা করা হয় সেটা জাইফ হয় কিন্তু তার সামাদ তাস্ত্রী যদি থাকে সেটা সহি হয় বদুদ্দিন আইনি হানাফি রেমহল্লা তিনি কথা স্পষ্ট বলে দিয়েছেন আলহামদুলিল্লাহ যে তিনি স্পষ্ট বলছে যে মুদাল ইসলামের আন আনাটা জাইফ হয় এবং তার সামাত্রী যদি থাকে তাহলে সেটা মানে সহি হয়ে যায় তো আমরা তো একথাই বলছি যেমনটা বদরুদ্দিন আইনি হানাফি রেমহল্লা বলেছে আট নম্বর দলিল ইমাম নবী মহল্লা সারে সহি মুসলিম দ্বিতীয় খণ্ডের দুশো একশো বিরাশি পৃষ্ঠাতে তিনি আলোচনা করেছেন যে মুদাল ইসরাবি মানে সুফিয়ান সাউরি একজন মুদাল ইসরাবি এবং তার আনানা প্রসঙ্গে তিনি আলোচনা করেছেন আমরা মাত্র আটটা দলিল পেশ করলাম যে সুফিয়ান সাউরি রহমল্লাকে আমি কি বলবো ভাই আমি কি তার মুদালিস ঘোষণা করেছি যে কোনো আসমাউল মুদালিসিনের গ্রন্থ পড়লে সুফিয়ান সাউরি রহমল্লা যে মাসিহুর বিত্তাদলিস তিনি যে তাদলিসে মশহুর ছিলেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই তারপরে মানুষকে ধোকা দেয়া বা আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করা যে ব্রাদার রাহুল এই কথা বলেছে ভাই এগুলো ইলমের সঙ্গে খেয়ানত প্রথম কথা হচ্ছে এটা আমি যেটা আলোচনা করতে চাইলাম যে সুপেন সরি কি মুদাল ইসরাবি জি হ্যাঁ সুপেন সরি রহমল্লা কি দ্বিতীয় তাবাক্কাতে এসেছেন জি হ্যাঁ ইমাম হাজার আসকানি রহমল্লা নিয়ে এসেছেন এটাই কি চূড়ান্ত সিদ্ধান্ত সকলের ঐক্যমত থেকে সুপেন সৌরি রেমল্লা দ্বিতীয় তবাক্কাতে উত্তর হচ্ছে না কেন ইমাম হাকিম রেমল্লা তিনি তৃতীয় তবাক্কাতে নিয়ে এসেছে তুরুকমণি হানাফি রেমহল্লার কথা আমরা নকল করেছি যে সুপেন সৌরি তদলিসের কারণে হাদিসকে জৈদ বলেছে তার অর্থ এটাই হয় যে সুপেন সৌরি তার নিকটে দ্বিতীয় স্তরে নয় দ্বিতীয় স্তরে হলে জৈব বলতেন না আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি রহমল্লা তিনি সুপেন সৌরিকে তৃতীয় তবাক্কাতের মনে করতেন বলে সুপেন সৌরির কাছে এসে এই কলটাই করেছেন এটা থেকে আমরা আরো দলিল ইনশাল্লাহ দিতে পারি এ বিষয়ে হাফেজ জুবার আলী জাই রেমহল্লা তিনি আশিখানা দলিল নিয়ে এসেছেন এবং প্রমাণ করতে চেয়েছেন যে সুপেন সাউরি রহমহল্লা তিনি আসলে মূলত তৃতীয় তাবাক্কাতের তিনি তৃতীয় তাবাক্কাতের আর ইমাম হাজার আসকানি রায় রহমহল্লা তিনি তো আটশো বাহান্ন অথবা আটশো পঞ্চান্ন হিজড়িতে মৃত্যুবরণ করে ইমাম হাকিম রহমহল্লা চতুর্থ শতকের ইমাম এটা যদি আমরা দেখি যে ইমাম হাজার রহমল্লা আসকালানি রহমল্লার দ্বিতীয় তাবাক্কাত আর চতুর্থ শতকের একজন ইমাম তার তৃতীয় তাবাক্কাত আমাদের মনে হয় না তার কথাটাই প্রাধান্য কেন তিনি সালাবদের মানে একদম মোতাকাদ্দিমের মধ্যে অন্তর্ভুক্ত তার কথাটা প্রাধান্য প্রাপ্ত হয় তাছাড়া অনেক মহাদিস আছে যারা সুফিয়ান সাউরি শুধু আন আনার কারণে হাদিস গ্রহণ করেনি এখান থেকে দুটো জিনিস প্রমাণিত হয় এক সুফিয়ান সাউরিকে হলে তারা তৃতীয় তাবাক্কাতে ধরে নিয়ে জৈব বলেছে তাদের নিকটে দ্বিতীয় তাবাক্কাতে নয় অথবা সুপেন সাউরি দ্বিতীয় তাবাক্কাতে যদি হয়েও থাকে তারপরেও তার আন আনা এটা গ্রহণযোগ্য নয় বরং সামাত্তা সৃজরুয়াত আছে আমরা কয়েকটা দলিল পেশ করি তার মধ্যে একটা পেশ করে দিয়েছি বদরদিন আইনি হানাফি রহমুল্লাহ এবং তুরুকমনি হানাফি রহমুল্লাহ এই দুজন সুপেন সাউরির আন আনার প্রসঙ্গে আলোচনা করেছে এবং কয়েকটা কয়েকটা দলিল আমরা পেশ করব প্রথম হচ্ছে ইমাম কাস্তালেন রহমহল্লা তিনিও ইশারুস সারিতে সেহেল বুখারির সারা ইরশাদুস সারিতে প্রথম খণ্ড দুশো ছিয়াশি পৃষ্ঠাতে তিনিও সুফেন সৌরি রহমহল্লাকে মুদালিস হিসেবে আখ্যায়িত করেছে এবং তার সামা মানে সামা তাসরি যদি না থাকে সে হাদিসকে তিনি বর্জনযোগ্য বলেছে মানে এ থেকে প্রমাণিত হয় যে কাস্তালেন রহমল্লার নিকটেও সুফেন সৌরির যদি আন আনা থাকে এটা গ্রহণযোগ্য নয় বরং তার সামা তাসরির জরুরত আছে দুই ইমাম ইয়াহিবনু মাইন রহমহল্লা তিনি তাদলিস প্রসঙ্গে তিনি আগে বলেছি যে তিনি বলছেন তাদলিস মিথ্যার একটা নামান্তর তারপর তাকে ওমরকে যখন জিজ্ঞাসা করা হয় যে মুদালিস রাবির হুকুম কি তিনি তখন বলেছেন যে মুদালিস রাবির হাদিস তখনই গ্রহণযোগ্য যখন তার সামাত্রাস্তি থাকবে হাদ্দাসানা বা সামিত যখন থাকবে তখনই শুধুমাত্র তার মানে হাদিস গ্রহণযোগ্য অন্যথায় গ্রহণযোগ্য গ্রহণযোগ্য নয় এরপর জাস্টিস তাকু উসমানী হাফেজাহুল্লাহ তিনি স্পষ্টভাবে দাঁড়ছে তিরমিজিতে দুশো আটচল্লিশ নম্বর হাদিস যেখানে আমিন প্রসঙ্গে এসেছে সুফিয়ানের যে হাদিসটা আছে সুফিয়ানের হাদিসের উপরে কালাম করতে গিয়ে তিনি বলেছেন যে সুফিয়ান একজন মুদাল্লিস রাবি এখানে আন আনা আছে তার মানে জাস্টিস তাকু উসমানী এখানে একটা কিলোকাল করতে চেয়েছে যে সুফিয়ান সৌরি মুদাল্লিস রাবি আর এই হাদিসটা আন আনা দিয়ে বর্ণনা করা আছে যদিও সুফিয়ান সৌরির আমিন প্রসঙ্গীয় হাদিসের সামাদ তাসরি আলহামদুলিল্লাহ মজুদ আছে মুসান্নাব আব্দুর রাজ্জাক এবং ইবনা সাহেবাতে মজুদ আছে ইনশাল্লাহ আমরা দলিল পেশ করেছি আমার বই আছে হানাফি মাজাব আল হাদিস ইকতলাফ নিরাসান আমরা সামাদ তাসরি পেশ করেছি আলহামদুলিল্লাহ তো এবং জাস্টিস তাক উসমানি এ কথা বলেছে মাহমুদ হাসান খান তিনি ইজুল আদিল্লার একশো চন্দ্র পৃষ্ঠাতে তিনি সুফিয়ান সাউরির তাদ্দিসের কারণে একটা হাদিসকে তিনি জাইব বলেছেন এবং অসংখ্য মহাদিসগণ আছে যারা সুফিয়ান সাউরির আনানার কারণে হাদিসকে জাইব বলেছে মানে সর্বোপরি আমাদের কথা হচ্ছে এটা যে সুফিয়ান সাউরি রহমল্লাকে ইমাম হাজার আসকান রহমল্লা দ্বিতীয় তাবাক্কাতে নিয়ে আসার পরেও অসংখ্য মহাদিস আছে যারা সুপেন্সরের আনানার কারণে হাদিসকে বর্জন করেছে এক নম্বর দুই নম্বর ইমাম হাকিম তাতে তাকে তৃতীয় তাবাক্কাতে রেখেছে তাই আমাদেরও এটাই যে সুপেন্সরি রহমহল্লা যদি কোনো হাদিসে যদি আনানা থাকে বুখার মুসলিম ব্যতীত কেন তার খাস অসুল আছে বুখার মুসলিম বাদ দিয়ে যদি অন্য কোন হাদিসের গ্রন্থে যদি আনানা থাকে তাহলে তার সমাজতাসি লাগবে অথবা তার মোতাবাদ পেশ করতে হবে এটা হচ্ছে মূল অসুল কিন্তু এই অসুলকে অনেকেই মানে হজম করে ফেলছে কিছু অজুহাত দেখিয়ে যে সুপেন্সরিকে মুদালিস বলেছে বুখাই থেকে নিয়ে এসে দেখাচ্ছে যে বুখাইতে খাদ্য তদ্দেশ করেছে তো ভাই এটা তো আপনারা জানেন তারপরে মানুষকে কেন ধোকা দেওয়ার চেষ্টা করছে যে বুখারি মুসলিমের সামাতাশ্রী আছে অথবা মোতাবায়াত আছে তো বুখারি মুসলিম থেকে মুদালিস রাবিকে নিয়ে এসে দেখানো এমন যদি ওসুল আপনারা করেন তাহলে তো মানে যত মুদালিস রাবি আছে সকলকে তো বুখারি মুসলিম থেকে তার অধিকাংশ দেখানো সম্ভব যে বুখারি মুসলিম মুসলিম ইমাম বুখারি মোল্লা মুসলিম রহমল্লা তারা মুদালিস রাবির আন আনা হাদিস গ্রহণ করেছে তাহলে তো মুদালিস ওসুলই বাতিল হয়ে যাবে তাদলিসের ওসুলটাই তো বাতিল হয়ে যাবে তো সর্বোপরি এই কথা আমরা বুঝাতে চাইলাম যে ভাই যে তাদ্দিস এবং মুদালিসের যতগুলো আছে তাবাক্কাত ভাগ করার বিষয়টাও আর এ বিষয়ে বিস্তারিত জানতে হলে আমার একটা বইও আছে এটা হচ্ছে সালাবদের দৃষ্টিতে রাফুলিয়াদের মানসুখ এই বইটার আমি প্রথম তিরিশটা পৃষ্ঠা দেখবেন পড়তে থাকবেন দেখবেন তাদলিসের উপর আলোচনা করেছি এবং আব্দুল ইবনে মাসুদ থেকে যে সুফেন সাউরি থেকে যে বর্ণনাটা আছে ইল্লা মারাতান ওয়াহিদা শুধুমাত্র একবার আফরিদান করলেন আমি এটাকে খণ্ডন করার সময়তে এই তাদলিসে মাসালে পরে অনেক আলোচনা করেছি প্রায় ত্রিশ পঁয়ত্রিশ পৃষ্ঠা আলোচনা করা আছে এই বইটা থেকে আপনার নিয়ে নেবেন কেন অনেকবার বলছে যে আমরা নাকি মুদাল ইসলামী দেখলে তাকে হুকুম লাগিয়ে দিচ্ছি মুদালিস উসুল ভাই আপনাদের ভিডিও বানানোর প্রায় এক বছর আগে এই বইটা আমার প্রকাশ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং তাদলিস মুদালিসের বিষয়ে ভাগ করা প্রসঙ্গে কি আলবান রহমুল্লাহর মানহাজ কি এই প্রসঙ্গে কি আমার এই বইটাতে আলোচনা করেছি এবং আমার সম্মত রফলিয়াদিন মাজলিস যে প্রসঙ্গে আছে ওখানে ইবনু মাসুদের খণ্ডন করতে গিয়ে প্রায় এক বছর আগে আমি এই তাদলিস মাসালে তাদলিসের উপরে আলোচনা করেছি তাই এটা যে আমি অজ্ঞ এ বিষয়ে বা গাফেল যে মুদালিস দেখেছি হুকুম লাগিয়ে দিলাম জেদ এমনটা নয় বরং আমি এক বছর আগে তার প্রমাণ আপনাকে দিলাম বইও লিখেছি মুদালিস সাবির ওপরে তাদের হুকুম কি কখন তাদের গ্রহণযোগ্য কখন বর্জনযোগ্য কোন কোন মুদালিসের তাবাক্কাত ভাগ করেছে ইমো হাজারে মানহাজ কি আলবানি রেহমল্লার মাঝে মানে মানহাজ কি জমহুর মহাদিসগণের তাদিস তাদিসের ওপরে মানহাজ কি এ বিষয়ে আমি আলোচনা করেছি বই লিখেছি তাই মানে কটক্ষ করে বলা যে মানে মুদালিস পেয়েছে আর হুকুম লাগিয়ে দিয়েছে এমনটা নয় বরং এ বিষয়ে আমাদের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আগে থেকে আমরা অবগত আছি যে মুদাল রাবির কখন তার হাদিস গ্রহণযোগ্য হয় কোন কোন শর্ত গ্রহণযোগ্য হয় বুখার মুসলিমের তাদলিস কেন ক্ষতিকর নয় বুখার মুসলিম বাদ দিয়ে অন্য অন্য যদি সনদ পাওয়া যায় অন্য অন্য হাদিসের গ্রন্থে তাই সামার তাস্ত্রী লাগবে কি লাগবে না কোন কোন মুদাল রাবির খাস যারাই মুফাসার যারাই মুবাম যদি থাকে তাদের ক্ষেত্রে মানে কোন উসুল প্রযোজ্য আলহামদুলিল্লাহ বইটাতে আমি আলোচনা করেছি মানে মুদাল রাবি যেমন সুফিয়ান সাউরি থেকে যেমন আবি ইসাক সাবি থেকে যদি বিশেষ করে ইসরায়েলি বর্ণনা করে তার হাদিস গ্রহণযোগ্য কেন আবি ইসাক সাবি থেকে জোয়াহির বর্ণনা করলে বর্জনযোগ্য কেন বিষয়টা আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করেছি এবং একাধিক তাদলিস মুদালিসের উপরে পৃষ্ঠা আমাদের লেখা আছে এবং সেগুলো প্রকাশ হয়েছে আলহামদুলিল্লাহ তাই এটা আমরা অজ্ঞ এমনটা নয় বরং আপনারা হয়তো এটা মানুষকে কিভাবে যে বোঝাতে চাইছেন আমরা বুঝতে পারছি না তো সর্বোপরি এই কথা আমরা জানি যে আপনাদেরকে যখন আমরা সুফেন সাহরের তাদলিসের কথা বলবো আপনারা তখন ইমাম হাজারের দ্বিতীয় তাবাক্কাতকে উল্লেখ করবেন আর সে বুখারের সনদ দেখাবেন তো আমাদের কথা হচ্ছে এটা যে সুফেন সাহরি রহমল্লা আসলে কি দ্বিতীয় তাবাক্কাতের অন্তর্ভুক্ত হ্যাঁ অনেক মহাদিসগণ দ্বিতীয় তবাক্কাতে রেখেছে কিন্তু অনেক মহাদিসরা তৃতীয় তবাক্কাতে রেখেছে ইকতলাপ আছে মহাদিসগণের মধ্যে এবং সুফিয়ান সরি শুধু আনানা থাকার কারণে অনেক মহাদিসগণ তার হাদিসকে বর্জন করেছে এবং তার সামাদ তাস্ত্রী জরুরত আছে বলেছে তো এই ক্ষেত্রে আমরা তো তাদের উসুলটা গ্রহণ করছি আমরা তো জেমহুরদের উসুলটা গ্রহণ করছি যে সুফেন সরি তাদিস করলে তারও সামাদ তাস্ত্রী জরুরত আছে নচেত সেটা বর্জনযোগ্য তবে হ্যাঁ একটা পয়েন্ট মনে রাখবেন এখানে একজন ব্যক্তিকে দেখলাম তিনি সুপিয়ান সাউরি যে ইল্লা মারাতন ওয়াহেদা যে একবার রফলিয়াদিন করলেন এই হাদিস বর্ণনা করে তিনি বলছেন আন সুপিয়ান সাউরি আন আসিম বিন কুলাইব যে সনদ আছে উনি বলছেন যে এখানে হাদ্দাসানা দিয়ে মুয়াত্তা মালিকের সারা আর তামহিদে হাফেজ ইবনে আব্দুল বার একটা সনদ নিয়ে এসেছে ওখানে হাদ্দাসানা দিয়ে আছে তো এটা একটা মানে এটাও একটা ওসুলের একটা মানে বিভ্রান্তকর ওসুল অথবা এখানে তিনি একটা উল্টা একটা ওসুল পেশ করার চেষ্টা করছেন সুফিয়ান সাউরি রহমাহুল্লাহ মানে আসিম বিন কুলাইব থেকে যে সুফিয়ান সাউরি যে তাদলিসের বিষয়টা আপনারা অন্য সনদের অন্য মতন পেশ করছেন কিন্তু ওসুল তো এটা নয় ওসুল হচ্ছে এটা যে হাদিসটাই তাদলিস করেছে একজন রাবি ওই হাদিসের সামা তাস্ত্রী লাগবে ওই মতন থাকতে হবে ছোট্ট একটা কথা বলি যে একজন মুদালিস রাবির যদি কারো থেকে তাদলিস করে আর তার যদি অন্য কোনো মতনে অন্য কোনো টেক্সটে যদি তার মানে সামার তাসরি থাকে বা হাবদাসানা সামিত দিয়ে যদি বর্ণনা করে তার অর্থ এই নয় যে ওই মুদাল ইসলামী তার কাছ থেকে সমস্ত হাদিসই শ্রবণ করেছে এমনটা নয় বরং যে হাদিসে তাদলিস করেছে যে হাদিসের মতনে একজন মুদালিস রাবি তাদলিস করছে অন্য ওই মতনেই তার সামার তাসরি লাগবে কিন্তু তারা এই ওসুলটাকে বিকৃত উপস্থান করছে যে সুফিয়ান সাউরি তাদলিস করেছে সুনান আবুদাউদ্দিন তো কি হয়েছে কিন্তু হাফিজ আব্দুল বারে তামহিদে এই সামার তাসরি আছে কিন্তু হাদিসটাই তো আলাদা ওটা তো ওই প্রসঙ্গে হাদিস না ওটা তো রাফুল প্রসঙ্গে হাদিস না তার মতনই আলাদা তো এটা মূল মনে রাখতে হবে এখানে আবার অনেকে এই ওসুলকে বিকৃত করার চেষ্টা করছে ওসুল হচ্ছে এটা যেই মতনে একজন রাবি মুদালিস রাবি তাদলিস করছে ওটারই সামাত তাসরি লাগবে অন্য কোনো সনদ থেকে যদি আসে কিন্তু মতনটা ঠিক থাকতে হবে মোতাবাদটা ঠিক থাকতে হবে কিন্তু তা না করে মানে সুফিয়ান সাউরি আসিম বিন কুলাব থেকে কোথায় হাদ্দাসানা দিয়ে বর্ণনা করেছে ওগুলোকে নিয়ে খুঁজে নিয়ে এসে বলছে এই তো তার থেকে শ্রবণ প্রমাণিত এটা শ্রবণ প্রমাণিত এটা এই এটা এই বিষয় নাই এটা তো ইরসালের ক্ষেত্রে উসুল ঠিক আছে কিন্তু এখানে তাদলিসের উসুল হচ্ছে এটা যেই মতনের উপরে তাদলিস করছে যে মতনের উপরে তাদলিস করছে ওই মতনের উপরেই তার সামাতাশ্রী লাগবে নচেত এই ব্যাপারে দুই তিনটা ভিডিও বানিয়ে বলছে তো সুফিয়ান সাউরির যদি জৈব হয় তাহলে বুখারির একশো ছত্রিশটা হাদিস জৈব বলে প্রমাণিত হবে হাসান বস্তি থেকে আঠেরোখানা প্রমাণিত হয়ে যাবে ইসাহাক থেকে এতখানা হয়ে যাবে আবিসাক সাবি থেকে এতখানা হয়ে যাবে মানে এগুলো যে মানে জানা বোঝার পরেও আমার মনে করছে এগুলো যে খেয়ানত করা হচ্ছে ওসুল নিয়ে কারচুপি করা হচ্ছে ওসুলকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে তাই সর্বোপরি এই কথাগুলো আমি সংক্ষিপ্ততে বলতে চাই যে তাদলিস এটা একটা প্রতারণার সামিল যেমন হাফেজ ইয়াহিবনু আইন রহমাল তিনি বলছেন যে তাদ্দিস মিথ্যার নামান্তর দুই ইমাম সুবা বলেছে যে তাদ্দিসের চাইতে জেনা করাটাই উত্তম ইমাম শাহি রহমাল্লাহ তিনি বলছেন জীবনে একবার কেউ যদি তাদ্দিস করে তার সামার তাস্ত্রী ছাড়া এটা কবুলযোগ্য না গ্রহণযোগ্য না তিন সুপেন সাউরির ব্যাপারে খাস যে মানে মানে কথা আমাদের চলছে যে সুপেন সাউরি রহমহল্লা তিনি মুদালিস ইসলামী কোনো সন্দেহ নেই তার আনানা এটা গ্রহণযোগ্য হবে কি হবে না ইমাম হাজার আসকানের যদি তাবাক্কাতে দুই ধরি তাহলে সেটা গ্রহণযোগ্য হয়ে যায় কিন্তু ইমাম হাজার আসকান রহমাল্লাহ যে ওসুল যে মাজহুল এবং জেব থেকে যে তাদলিস করে তাহলে তার সমাতাশ্রী লাগবে সুপেন সরি তিনি মাজহুল এবং জেব থেকে তাদলিস করতেন অত ইমাম হাজার আসকান রহমাল্লাহর ওসুল অনুসারেও তার সমাতাশ্রীটা জরুরত আছে এখানে চার নম্বর বিষয় ইমাম হাকিম রেমহল্লা তিনি সুফিয়ান সরিকে তৃতীয় তবাক্কাতে রেখেছে তার মানে তার সমাতাশ্রিতা প্রয়োজন আছে পঞ্চম বিষয় হচ্ছে সুফিয়ান সর রেহমল্লার অসংখ্য হাদিসকে শুধু আন আনার কারণেই জেব ঘোষণা মারদুদ করা হয়েছে তার সমাতাশ্রীর কথা বলা হয়েছে আমরা পেশ করেছি এগুলো বুখারি মুসলিমের যে তাদলিস থাকে এটা ক্ষতিকর নয় কেন তার সমাতাশ্রী আছে তার মোতাবাদ প্রমাণিত আছে ছয় নম্বর পয়েন্ট হচ্ছে এটা যে সুফিয়ান সরি রেমহল্লা বা যে কোনো মুদাল্লিসের যদি সামাত্তাশ্রী মানে অন্য কোনো সনদ নিয়ে আসলে হবে না বরং সনদ এবং মত দুটোকে ঠিক রাখতে হবে নচেত মানে তার মানে অন্য কোন হাদিসে তার সামার তাস্ত্রী আছে তার মানে এই নয় যে তার মানে ওই রাবি থেকে সমস্ত গুলোই তার সামা মানে শ্রবণতা সাব্যস্ত আছে এমনটি নয় বরং ওই মতনটাই তার সামার তাস্ত্রীটার জরুরত আছে অন্যথায় এটা মানে দুধ প্রত্যাখ্যাত হবে সুফিয়ান সরি রহমল্লা একজন গ্রহণযোগ্য মহাদিস তার হাদ্দাসানা সামা দিয়ে যত হাদিস আছে একবার না দিয়ে সমস্ত হাদিস সহি কিন্তু তিনি যখনই তাদলিস করবেন যে হাদিসে ধরা পড়বে যে না তাদলিস আছে তখন ওই হাদিসটাকে সামার তাস্ত্রী দিতে পারলে সহি এখানে সুফিয়ান সরি রহমল্লা উপরে কোনো কালাম নেই শুধু একটাই কালাম হচ্ছে এটা সুফিয়ান সাউরি এমল্লার তাদলিস যদি প্রমাণিত হয় কোনো হাদিসে তাদলিস করেছে তখন একটাই ওসুল যে তার সামার তাসি নিয়ে আসবেন হাদিসটাকে সে প্রমাণিত হয়ে যাবে মোতাবায়াত নিয়ে আসবেন তার হাদিসটা গ্রহণযোগ্য হবে অন্যতই হবে না কিন্তু এটাকে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে বুখারি মুসলিম থেকে দলিল পেশ করা এখান থেকে ওই হাফিজ ইমদাদুল বাড়ির তামহিদ থেকে একটা সনদ নিয়ে এসে তার সামার তাসরি দেওয়া একটা নিয়ে আলোচনা করছে আর একটা সামার তাসরি দিচ্ছে মানে এটা ওসুল সঠিক নয় এ বিষয়ে মানে আমাদের সতর্ক থাকার দরকার সুপেন সৌর রহমল্লা একজন মহাদ্দিস একজন ফকি একজন মানে হজ্জাহ একজন ইমাম মানে তার ব্যাপারে কোনোই দ্বিমত নাই একটাই দ্বিমত আর এটা সুপেন সরি না ইমাম জুহরির উপরে আছে হাসান বাস্ত্রীর উপরে আছে এবং সুপেন ইবনু ওয়াইনা রহমল্লার উপরে আছে মানে মাসুহুর মানে যারা মহাদ্দিসগণ তাদের উপরে এই তাদের অভিযোগ আছে ইমাম মালিকের উপরে আছে ইমাম বুখারির উপরে আছে ইমাম মুসলিমের উপরে আছে যদিও ইমাম বুখারি মুসলিম ইমাম মালিক থেকে তাদের প্রমাণিত নয় মানে আরো পাচ্ছে যে তারা তাদের করতেন কিন্তু প্রমাণ নেই এ বিষয়ে একাধিক আলোচনা আলহামদুলিল্লাহ সালাবগণ করে গেছে যে ইমাম বুখারি থেকে তাদের অভিযোগ করলেও তার তাদের প্রমাণিত নয় কিন্তু ইমাম সুফেন সৌরি ইমাম ইসাক বিন ইমাম সুবেন ইবনু ওয়াইনা রহমাহুল্লাহ একটা মজার কথা বলি সুবেন ইবনু ওয়াইনা থেকে একটা হাদিস বর্ণনা আছে যে তিনি মনে মানে একটা হাদিসের সনদ আছে মুসনাদে আবি আলা যাই হোক একটা হাদিস সহি সনদে বর্ণনা আছে যে দাবি হচ্ছে এটা তিনটে মসজিদ ছাড়া ইতেকাপ করা যাবে না তিনটে মসজিদ ছাড়া ইতেকাপ করা জায়েজ নয় এই সনদের সমস্ত রাবে শেখ আগ্রহণযোগ্য কোনো সমস্যা নেই যে তিনটে মসজিদ ছাড়া ইতেকাপ করা জায়েজ নয় সমস্ত রাবি গ্রহণযোগ্য একদম সহি সন্দেহ নেই কিন্তু এখানে একটা ইল্লাত যেখানে তিনি কি করেছেন করেছেন কারণে হাদিসটা এ ব্যতীত কোনো মানে ইল্লাতে হাদিসে নাই এই জন্য সুফিয়ান ইবনু ওয়াইনা রাহিমাহুল্লাহকে অনেকে বলেছেন যে না তিনি শেখার আবি ছাড়া তিনি তাদলিস করতেন না অবশ্যই অনেক মহাদিসগণ এর বিরোধিতা করেছে যে না সুফিয়ান সুফিয়ান ইবনু ওয়াইনা রাহিমাহুল্লাহ তিনি তিনি জাইফ রাবি থেকে তিনি তাদলিস করেছেন তার প্রমাণও অনেক মহাদেশগণ দিয়েছে তো আমাদের সর্বোপরি কথা এটাই যে ইমাম শাহি রহমহল্লা তিনি যে উসুলটা দিয়েছেন যে কেউ যে তাদিস করে এটা যদি প্রমাণিত হয় তার সামার তাস্ত্রী ব্যতীত হাদিসকে সহি বলা উচিত নয় ইমাম শাহি রহমল্লাহ যে মানহাজটা গ্রহণ করেছে আমরা মনে করি যে না এই মানহাজটাই সঠিক বিশেষ করে তাদলিস মুদালিসের মাসালার উপরে কিন্তু এর উপরে মানে এর উপরে যদি কোনো মুদাল সাহাবি যদি আখ্যায়িত হয় সে হাদিসে পরিত্যক্ত মারদুদ এমনটি নয় শুধু একটাই যে তার সামা প্রমাণিত থাকতে হবে মোতাবায়াত থাকলেই তার হাদিস গ্রহণযোগ্য অন্যথায় বর্জন অর্জনযোগ্য এটা তো সালাপরা বলে গেছে যাই হোক এ বিষয়ে আমি একটা বিস্তারিত ইনশাল্লাহ একটা আলোচনা করবো তাবলিস মুদালিস প্রসঙ্গে আনা আনা প্রসঙ্গে কখন সামা থাকলে কখন গ্রহণযোগ্য কখন বর্জনযোগ্য ইনশাল্লাহ একটা বিস্তারিত আলোচনা করবো যেহেতু এখন এ বিষয়টি নিয়ে একটু আলোচনা চলছে এবং আমাদের উপরে মিথ্যা আরোপ করা হচ্ছে এ বিষয়ে সংক্ষিপ্ত পরিচয় আমি কিছু আলোচনা করলাম ইনশাল্লাহ আমি এই বিশেষ করে তাদলিস মাসাইলে তাদলিসের উপরে বিস্তারিত আলোচনা করবো এবং পঞ্চাশটা দলিল ইনশাল্লাহ আমরা পেশ করার চেষ্টা করবো বিশেষ খাস সুপেন সাউরি রেমুল্লাহ হাসান বাসরি প্রসঙ্গে আলবান রেমুল্লাহ সুপেন সাউরির আনানাকে গ্রহণ করেছে কিন্তু হাসান বসরি আনানাকে গ্রহণ করেনি বর্জন করেছে প্রত্যেকটা জায়গাতে অথচ হাসান বস্তিকে ইমাম হাজার আসকানি দ্বিতীয় তবাক্কাতে রেখেছেন সুবেন সরিকে দ্বিতীয় তবাক্কাতে রেখেছেন কিন্তু আলবান রহমুল্লাহ হাসান বাসরির আনানা গ্রহণ করেনি সুফিয়ান সরির আনানা গ্রহণ করেছে আবার অনেক জায়গাতে বর্জনও করেছে তিনি একটা উসুল তিনি খাড়া করেছেন সে বিষয়টা আমরা ইনশাল আলোচনা করব বিস্তারিত জানতে গেলে আমার এই বইটা পড়তে পারেন প্রথমে আমি এ বিষয়ে পুরো বিস্তারিত আলোচনা করেছি প্রায় পঞ্চাশ পৃষ্ঠা আলোচনা করেছি যে তাদিস মুদালিস এবং মুরসাল হাদিসের বিষয়গুলো উসুল প্রসঙ্গে যে কখন কোনটা প্রাধান্য পাই ইনশাল্লাহ পড়লেই অন্তত কিছুটা কথাগুলো বুঝতে পারবেন আজকে মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ সুমনতাল আমাদেরকে সকলকে কথাগুলো বোঝার এবং সেইভাবে হক এবং ইনসাফের সঙ্গে তাহাকিক জাতির সামনে পেশ করার তৌফিক দান করো আল্লাহ আমিন এ দোয়া এ দাওয়া রেখে আজকে আলোচনা শেষ করলাম ওম আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতুহু